তখন সব স্ত্রীর মন খারাপ তখন সব স্ত্রী বলেন আল্লাহ রসুলকে একটু বলো না আল্লাহ রসুল সবকে বলে দেখ যে সবার দিনে এ দিবে হাতিয়ে দিবে খালি আয়েসার দিন কেন একটা মনটা কষ্ট পায় তখন প্রথম দায়িত্ব নিলেন উম্ম সালমা আমি বলবো আল্লাহ নবী এটা আপনি একটু বলেন এটা একটু বন্ধ করেন খুব চেষ্টা করলেন হলো না জায়নাব চেষ্টা করলে হলো না ফাতেমা একদিন চেষ্টা করছেন আব্বা সবাই খালি বলা বলি করে আপনি শুধু আয়েসার জিয়াল্লাহ তাল আনহার দিনে মানুষ খালি হাদিয়া দেয় অন্য দিনে দেয় না সব স্ত্রী কষ্ট পায় তখন উনি বলছেন দেখো আয়েসার ব্যাপারে তোমরা আমাকে কষ্ট দিও না আয়েসা তো এমন মহিলা যে আমার সাথে এক ল্যাপে থাকে তখন জিব্রাইল চলে আসেন কারোর সাথে তো জিব্রাইল আসেন না ও যে কত দামি মহিলা আমি আরো এক ল্যাপে আছি তো জিব্রাইল চলে এসেছেন মানে এক ল্যাপের নিচে তিনজন তখন মোহাম্মদ সাল্লাম তখন আয়েসারা জি আল্লাহ তালা না তখন জিব্রাইল বলে জিব্রাইল জিব্রাইল তো আনুরের তৈরি এটা উনি বুঝেন না যে এটা কি অনুভূতি তার নাই এগুলো বাস আদেশ পালন করে উনিশ বিশ হবে না শুধু আদেশ পালন করে কোনো পাপ নাকি করার কোনো ক্ষমতা নেই যে বলিলে লাগিয়ে দিয়েছে সুবান আল্লাহ বলো দিন রাত বলছে সুবান আল্লাহ সুবান আল্লাহ সুবান আল্লাহ সুবান আল্লাহ কোটি কোটি ফেরস্তা আপনি সুবান আল্লাহ বলেন না আদম সন্ধানে একদিন যদি না বলে তো কোনো আসতে যায় না গাছও বলছে সুহান আল্লাহ তো আদম সন্তানের কি দরকার সৃষ্টি করেছে দেখার জন্য ভালো হলে জান্নাত খারাপ হলে জাহান্নাত সৃষ্টি করেছেন দেখার জন্য তো আয়েশা রাজিয়াল্লাহ তালান এই কথা এবার চলেন বিবাহের বৈঠকে এত টাকা নগদ এত টাকা বাকিতে হ্যাঁ বাকি মোহরে চলবে এটার প্রমাণ তুমি কোরআন শিখিয়ে দিও কথা বোঝা গেল না মনে হয় তো কোরআন কি এখনই শিখিয়ে দিবে না ছয় মাস বছর লাগবে ছয় মাস বছর লাগবে এই যে বাকি মোহরে বিবাহ যায় তাই বলছে এত টাকা নগদ এত টাকা বাকিতে তবে এক লক্ষ এক টাকা হওয়া এটা আবার সেরে কি কথা নজবুল্লাহ মিন পঞ্চাশ হাজার হোক এক লক্ষ হোক কম মোহর ভালো কম মোহর হলে বরকত আছে এই কথা মোহাম্মদ সাল্লাহ সাল্লাম বলেন বিবাহ হয়ে গেল যদি গুরুত্বপূর্ণ কথা তিনবার বলতে পারে আমার মেয়ে খালেদা এত টাকা নগদ এত টাকা বাকিতে তোমার সাথে বিবাহ বন্ধনে আবদ্ধ হতে রাজি তুমি তাকে স্ত্রী হিসাবে কবুল করো বলবো কবুল করলাম বা বোখারিতে হাদিসে এসেছে কাবিল তো কাবিল তো শব্দ বললে হবে আলহামদুলিল্লাহ বলে শব্দ পার করা হবে না তো কিছুক্ষণ আগে একজন মহিলা রিং দিয়ে বলছে যে আমার স্বামী যখন কাবিল তো বলে তখন কাবিল তো বলতে পায়নি ওই কাজী সাহেব আর আগের কথা বলতে লেগেছে তাহলে কি বিবাহটা হয়েছে তখন আমি বলছি তুমি দেখ দেয় ফেললে তোমার বাপ ছিল কি না বলে হ্যাঁ ছিল তাহলে এবার কাবিল তো ওর কিছুই লাগবে না সব কিচ্ছু লাগবে না বিবাহ হয়ে গেছে তোমার বাপ ওখানে উপস্থিত না থাকলে বিবাহ বাতিল হয়ে যেত বাপের খুব পাওয়ার এখানে খালি বলেছে মেয়ে দিলাম ও বলল নিলাম বাস দুইজন সাক্ষী এতে বিবাহ হয়ে যায় তো এই হলো বিবাহের পদ্ধতি এখন দাঁড়িয়ে চট করে বলছে আপনারা অলিমা নিয়ে খেয়ে যান খেজুর নিয়েছে কিছু খেজুর নগদ খেজুর জি না এগুলো চলবে না এখানে কোনো কিছুই নাই এখানে দূরে কাজ সলাৎ নাই এখানে খেজুর নেই এখানে মেয়ের পক্ষ থেকে ছেলের পক্ষ থেকে বলতে পারে আপনারা যারা উপস্থিত আছেন খাওয়া দাওয়ার ব্যবস্থা আছে আজকের জন্য সময় পার হয়ে গেছে সেই জন্য খেয়ে যেতে পারেন কিন্তু এই খাওয়া সেই খাওয়া নাই বিবাহের সাথে যেটা সম্পৃক্ত খাওয়া সেটা অলিমা এবার নিয়ে আসেন বউ সাজগোজ করে নিয়ে আসেন সেটা ভিন্ন কথা ওই গাড়িতে আপনি আসেন সেটা ভিন্ন কথা কিন্তু এইভাবে সাজিয়ে আর একজনকে সাঁদা করে নিয়ে আসা যাবে না আর কমিউনিটি সেন্টারে মেয়েটা এইভাবে পুতুল হয়ে বসে আছে এরকম জায়গাতে সবাই তাকে দেখছে ওই নাকি ফিরি আচ্ছা ধর্ম এইভাবে পাগল হলো কি করে বুদ্ধি বিদ্যা মানুষের কোথায় হারিয়ে গেল আমাকে দেখলে মনে হয় যে এরাই হলো পশু প্রাণী গ্রহ ছাগল ও বোঝে না ওরা অন্তর আছে বোঝে না দেখেও দেখে না ওরা চক্ষু আছে দেখে না কালা কালানাম তারা পশু প্রাণীর মতো তারা গরু ছাগলের মতো তারা কুকুর স্ত্রীগুলোর মতো বালহমাদাল বরং তার চেয়ে খারাপ একটা মেয়ে ভাবে বসে থাকবে সবাই দেখবে ধর্ম কি পাগল হয়ে গেছে এর চেয়ে নোংরা নেককার জঘন্য বরবার কাজ কি থাকতে পারে সারাজি তালানা বলেন আমি তো রাসুলের সাথে যুদ্ধে গেছিলাম আমি পায়খানার জন্য বাইরে গেলাম বাইরে থেকে এসে দেখি আমার গলায় হার নাই কি ব্যাপার হার কোথায় হারিয়ে গেল আমি হার খুঁজতে গেছি তখন সাহাবিরা আমার হাওদাটা উঁটের উপরে তুলে দিয়েছে আমি ছিলাম হালকা পাতলা মেয়ে ওরা বুঝতে পারেনি যে ভিতরে পালকির ভিতরে আয়েসা আছে কি না ওরা তুলে দিয়েছে ওরা বুঝতে পারেনি আমি ছিলাম কম বয়সের মহিলা গায়ে গোস্ত ছিল না এগুলো সব উনি নিজে বলছেন হালকা পাতলা মহিলা ওরা বুঝতে পারেনি এবার তো এসে দেখি কেউ নেই আমি তো বেকাতেই পড়ে গেলাম তখন আমি এখানে বসে গেলাম এই জন্য যে যখন তারা হাওদাতে দেখবে যে আমি নেই তখন তারা তোমাকে খুঁজবে তাহলে খুঁজবে এ হেতু আমি এখানে বসে থাকি তারা খুঁজবে কোথায় খুঁজতে খুঁজতে এখানে আসবে আমি এখানেই থাকি তা আমি এখন আছি এখানে ফর্চা হয়ে এসেছে ফর্চা হয়ে এসেছে দূর থেকে বোঝা যাচ্ছে সাবরিন মহতাল বলছে যে কিরে ওখানে মহিলা মানুষ মনে হচ্ছে এটা কে তো একটু আগে ইন্দারিল্লা এ তো আয়েসা তো উনি আমাকে দেখে চিনে নিলেন কি করে এটা আয়েসা উনি আমাকে পর্দার আয়াত নাজেল হওয়ার আগেও দেখেছিলেন তখন ওই অনুমানে দেখে নিয়েছেন এটা আয়েসা তখন বলছেন ইস্তার যা শব্দ পাওয়ার সাথে সাথে মুখে আমি কাপড় ঢেকে দিলাম কাপড় দিয়ে মুখটা ঢেকে দিলাম আমি এখন কি বলছি বুখারি মুসলিমের হাদিস বলেন তো দেখি এটা হারাম এটা বলছি বুঝা গেল না মনে হয় যেমন শব্দটা আমি পেয়েছি তেমন আমি কি করলাম আমার মুখটা আমি ঢেকে দিলাম কিন্তু উনি আমাকে চিনে ফেলেছিলেন পর্দার আয়াত না আর আগে আমাকে দেখেছিলেন সেই জন্য এইভাবে কমিউনিটি সেন্টারে মেয়েকে সাজানো হারাম চলেন এবার বাসর রাত ঘর সুন্দর করে সাজাতে হবে এ কথাই ঠিক আয়েসা রাজি আল্লাহ তালানা বলছেন আমার মা আমাকে ডাকলেন আমি দৌড়িয়ে আসলাম ধুলোবালি আমার শরীর থেকে সরিয়ে দিলেন তারপর মহিলাদের কাছে নিয়ে গেলেন তারা সুন্দরী করে সাজালো বিউটি পার্লারে যা কিছু আছে সবই দিতে পারে বিউটি পার্লারে ঢোকানো নিষেধ তারপর সুন্দরী করে সাজিয়ে একটা ঘরে নিয়ে গেল দেখি আল্লাহ রাসুল ব্যাপারটা কি ঘরে তো কেউ নেই এরকম তো আমি কোনোদিন দেখিনি আমার মা এখানে কেন নিয়ে আসলো আমি আল্লাহ রাসুল ছাড়া তো কাউকে দেখি না ঘরে আমি একটু কেমন কেমন ভাবছি ভাবতে ভাবতে আসমা বিনতে ইয়াজিদ একজন মহিলা এক গিলাস শরবত নিয়ে এসেছে এসে বলছে আমার হাতে দিয়ে বলছে আল্লাহ রসুলকে দাও তো আমি লজ্জা পেয়ে গেলাম আমি রাসুলের হাতে কোনো কিছু এখন পর্যন্ত দিইনি আমি লজ্জা পেয়ে একটু মাথা নিচু করে আছি তখন আমি বলছি না শরবত নাও গিলাসটা নাও রাসুলকে দাও তো আমি দিলাম তা আল্লাহ রসুল পান করলেন শরবত দিয়ে আমাকে বলছেন তুমি পান করো তা আমি করলাম তারপর বলছে যে আসমাকে দাও আসমা পান করলেন তাহলে বাসররাতে সাজাতে হবে বউকে এ কথাও সন্ন্যাত সাজাবে মা এটাও সন্ন্যাত বাসর রাতে মিষ্টি থাকবে খাওয়ার কিছু থাকবে এটাও সন্ন্যাত এবার মাথায় হা দিয়ে বলতে হবে আল্লাহমিনাসলকা খৈরাহা অ খৈরামা জাবাল তাহা আলাইহে অৌধবিকমিন সাররেহা অ সাররেমা জাবাল তাহা আলাইহে আল্লাহ এই স্ত্রীকে যে কল্যাণ আছে সেটা আমি চাচ্ছি একে যে কল্যাণ দিয়ে সৃষ্টি করা হয়েছে সেটা থেকে চাচ্ছি আল্লাহ যে ক্ষতি দিয়ে সৃষ্টি করা হয়েছে বেহায়াই দিয়ে খালি আর ওর সাথে প্রেমের গল্প করবে এটা যেন না করে এইটা তোমার কাছে আমি চাচ্ছি এই দোয়া পড়তে হবে প্রথমে তারপরে দুই রেখাত সলাৎ আপনি আগে দাঁড়াবেন আর ও পিছিয়ে দাঁড়াবে বলছে আব্দুল রাজাক সাহেব আমাদের পার হয়ে গেছে আপনি এমনি বলেন আচ্ছা ঠিক আছে এমনি বলছি তো দুই রেখাত সলাৎ বর থাকবে সামনে আর কনে থাকবে পিছনে বর যে মূর্খ মানুষ আচ্ছা হোক তারপরে দেখা যায় দূরে কাজ সলাত আদায় করতে পারে কিনা এই জন্য তো আমার কষ্ট হয় আসলে কি তার এটা বাপ না এটা খালু একটা ছেলে যদি বাসর ঘরে ধরে কাজ ছলা তদায় করতে না পারে তো ছেলেটা দায়ী না বাপ দায়ী এমনি সংসার চলছে মানুষের খালি পয়সা উপার্জন করছে খালি পয়সা কোনো হিসাব নিকাশ নাই ধর্মকর্মের কোনো হিসাব নিকাশ নেই কেউ কিছু বুঝতে চায় না এবার দাম্পত্য জীবন রাসুল সাল্লাহ আলি সাল্লাম বলছেন এই যে আতাহানাহু যখন কোনো মানুষ তার স্ত্রীর কাছে যাবে ফলে এখন সে যেন বলে বিসমুল্লাহ আল্লাহ শয়তান ও জাহ্নবী শয়তান মারা না আল্লাহ তুমি আমাকে আর আমার স্ত্রীকে শয়তান থেকে রক্ষা করো আমাদের মিলনে যদি কোনো সন্তান হয় তাহলে সন্তানকে তুমি শয়তান থেকে রক্ষা করো এ তো না পড়লে শয়তানের ভেতরে ক্ষতি থাকবে শয়তানের প্রতিক্রিয়া তার ভিতরে থাকবে এ তো হলো দিন যায় রাত্রি যাই পেটে বাচ্চা আসলো দুইজনে এখানে দোয়া করবে রব্বে হাবলিবিনা সলেহীন একটা সৎসন্তান দাও রাতে দোয়া করবেন আপনি আপনার স্ত্রী করবে দিন যায় রাত্রি যায় দিন যায় রাত্রি যায় দশ মাস দশ দিন পরে সন্তান প্রসব হলো এবার শোনেন রাসুল সাল্লাম বলছেন লাঞ্জুরুল মারাতে আওরাতিল মারাতে রাজুলে আওরাতিল রাজুলে একজন মহিলা আর একজন মহিলার ঢেকে রাখা অঙ্গ লজ্জা স্থান দেখতে পারে না একজন পুরুষ আর একজন পুরুষের ঢেকে রাখা অঙ্গ লজ্জা স্থান দেখতে পারে না সারা দিন যে ঘরে মেয়ের সন্তান প্রসব হবে গ্রামের গতিতে সারা গ্রামের